বিধাতা মাকে তোমার জন্যে গড়েছে আপন হাতে জীবনে মরণে আধারে আলোতে থাকবো তোমার সাথে বিধাতা জীবনে মরণে আধারে আলোতে থাকবো তোমার সাথে তুমি বুকে টেনে নাও না প্রিয়া আমাকে আমি ভালোবাসি ভালোবাসি ভালোবাসি তোমাকে সাধনার পরে আমি পেলাম তোমার মন পেলাম খুঁজে যাবে না কখনো ফুরিয়ে যাবে না আমার ভালোবাসা তোমাকে পেয়েছি পেয়েছি আবারও বাঁচার নতুন আশা যাবে না কখনো ফুরিয়ে যাবে না তোমাকে পেয়েছি পেয়েছি আবারও বাজার নতুন আশা তুমি বুকে টেনে নাও না প্রিয়া আমাকে আমি ভালোবাসি ভালোবাসি ভালোবাসি তোমাকে সাধনার পরে আমি পেলাম তোমার মন পেলাম খুঁজে ভুবনে আমার আপন তুমি ভালোবাসি তোমাকে আমি ভালোবাসি ভালোবাসি ভালোবাসি তোমাকে